হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelancer Limon once again আজকে আমাদের টিউটোরিয়ালের টপিক হচ্ছে ফুলসেট পে এটি একটি ওয়ালেট পাশাপাশি একটি ফুলসেট সাইট যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে পারবেন এবং সেগুলো আপনাদের মোবাইলে কনভার্ট করে টাকাতে রূপান্তর করতে পারবেন তো আজকে টিউটোরিয়াল আমরা ফুল ভিডিওতে আমরা সেটাই দেখব তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা অবশ্যই বলতে চাই আমাদের ফ্রিল্যান্সার লিমন এই রিলেটেড এই চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড যত ভিডিও বা টিউটোরিয়ালগুলো আছে সবগুলো আপলোড করা হয় তো আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সেট করে দেবেন তাহলে আমি যখন আমার এই চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং এবং সর্বপ্রথম আপনি ভিডিওটি দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি আচ্ছা ব্রাউজারে চলে যাওয়া আমাদের কাঙ্ক্ষিত সাইটটির নাম হচ্ছে ফোস্ট পে আচ্ছা আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিংকটা দিয়ে দিব তো আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনের লিংকটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সর্বপ্রথম আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি আশা করি আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পদ্ধতি খুবই সোজা জাস্ট আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনাকে ইউজার নেম দিতে হবে হ্যাঁ তারপরে আপনার মেল অ্যাড্রেস দিতে হবে তারপরে এখানে আবার আপনার মেল অ্যাড্রেস দিতে হবে তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার ক্ষেত্রে একটি মানে সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং স্যাম্বল নাম্বার যেন মিক্স থাকে ঠিক আছে এবং সেটি যেন অবশ্যই এইট ক্যারেক্টার হয়ে থাকে ঠিক আছে তো পুনরায় এখানে পাসওয়ার্ডটি দিবেন এবং দেন এইখানে I accept terms and condition এবং প্রাইভেসি পলিসি এখানে একটা টিক চিহ্ন দিবেন তারপরে আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন ক্লিক করলে একটি ক্যাপচা আসবে ক্যাপচাটা ফিল করে দিবেন মোটর বাস ক্লিক করতে বলছে এখানে মোটর বাস ক্লিক করে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই ক্যাপচাটি ফিল হয়ে যাবে তারপরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনাদের এইখানে যে মেল অ্যাড্রেসটি ইউজ করেছেন সেই মেল অ্যাড্রেসটি একটি মেল চলে যাবে এবং সেই মেলে একটি এই অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক থাকবে ঠিক আছে যেমন আমি যদি এখানকার মেলে চলে যাই জিমেলে চলে যাই তাহলে জিমেলে আপনার ইনবক্সে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে এটা খুবই সোজা আমি জানি আপনারা সবাই সাইন আপ করতে পারবেন কোন ব্যাপার না আপনাদের ক্ষেত্রে তো আমি আর সাইন আপ প্রসেসটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা আমি সরাসরি আলোচনা চলে যাচ্ছি তো আমি আমার অ্যাকাউন্টটাতে সাইন ইন করছি আমি সাইন ইনে ক্লিক করব সাইনে ক্লিক করার পরে এখানে আমার ইউজার নেম অথবা ইমেল অথবা পাসওয়ার্ড এবং এখান থেকে ক্যাপচারটা ভেরিফাই করতে হবে এখানে আমাকে মোটর বাস এখানে মোটর বাস সিলেক্ট করে দেব এখানে মোটর বাস সিলেক্ট করে দিয়ে এখানে দেন ভেরিফাই ভেরিফাই ক্লিক করার পরে এখানে ভেরিফাই হয়ে গেল দেন সাইন আচ্ছা সাইন ইনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এটা হচ্ছে সুসেপে ডট আইও ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি যেমন Bitcoin Ethereum Dogecoin Litecoin Bitcoin cash Dash coin DigiByte Tron Tether Zcash etcetera etcetera ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এত বিটকয়েন রয়েছে ইথোরিয়াম এত রয়েছে ট্রন এত কয়েন রয়েছে ঠিক আছে তো <clears throat> আমাদেরকে এই কয়েনগুলো আর্ন করতে হবে বা কোন উপায়ে আমরা আর্ন করব ঠিক আছে সেই উপায়টি আমরা আজকে দেখব এবং কিভাবে আমাদের এই ওয়ালেটে নেব সেটা আমরা আজকে দেখব ঠিক আছে তো আমি এখানে এই ওয়েবসাইটটিতে আগে আপনাদের সাথে পরিচয় করাই দিই এই অপশনগুলোর যেমন এখানে ড্যাশবোর্ডে রয়েছে ইউজার ড্যাশবোর্ড এখন আমরা বর্তমানে ইউজার ড্যাশবোর্ডে রয়েছি তারপরে রয়েছে হচ্ছে ফুলসেট পে ওনার ড্যাশবোর্ড এখানে যদি আমরা নিউ ট্যাবটি ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফুলসেট পে যে ওনার রয়েছে তার ইনফরমেশন গুলো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে আমাদের তেমন কোনো কাজ নেই তারপর হচ্ছে আর্ন আর্নে হচ্ছে ফুসেট লিস্ট ফুসেট লিস্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে কয়েনগুলোর নাম লেখা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুসেটের নাম বা অ্যাড্রেস দেওয়া আছে এবং টোটাল পেইড দিস উইক মানে এই সপ্তাহে যে পরিমাণে টাকাগুলো পেড করা হয়েছে বা যে পরিমাণে ডলারগুলো পেমেন্ট করা হয়েছে কোন কোন সাইট থেকে যেমন অ্যাডবিটিসি সাইট থেকে এত পরিমাণ ইউএসডি হ্যাঁ এগারো এগারো হাজার নয়শো আটত্রিশ ইউএসডি পেমেন্ট করা হয়েছে এই উইকে তারপর হচ্ছে today paid total paid today আজকে টোটাল কত পেড করা হয়েছে আজকে টোটাল পেড করা হয়েছে পঁচিশশো চুয়াত্তর ইউএসডি ঠিক আছে তারপর এখানে বলছে টোটাল ইউজার পেইড টুডে মানে আজকে কতজন ইউজার এখান থেকে পেমেন্ট পেয়েছে চোদ্দশো চুরানব্বই জন পেমেন্ট পেয়েছে আপভোট হচ্ছে এক ধরনের লাইক সিস্টেম যারা এই সাইটটিকে পছন্দ করে তারা আপভোটে ক্লিক করে থাকে ঠিক আছে আর এটা হচ্ছে হেলথ হেলথ বলতে যে পরিমাণে আপভোট আসবে সে পরিমাণের হেলথ তৈরি হবে তো আমরা এখন দেখব কিভাবে ইনকামটি হচ্ছে ওকে আমরা তারপরে নিচে অপশনে আসি অফার ওয়াল অফার ওয়াল আপনি বাংলাদেশ থেকে অফার ওয়াল কমপ্লিট করতে পারবেন না কারণ এটি একমাত্র বহির্বিশ্বের কান্ট্রির জন্য যারা ইউএসএ ইউকে কানাডা থেকে কাজ করছে তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের সার্ভে রয়েছে যেমন টাইম বক্স এটি খুবই জনবহুল এবং জনপ্রিয় ওয়েবসাইট হ্যাঁ সার্ভের জন্য হ্যাঁ তারপরে হচ্ছে যে person persona dot L Y এটাও একটি জনপ্রিয় সাইট তো এগুলো আপনাদের সার্ভে পাবেন না আপনারা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন না ঠিক আছে তারপরে আরও রয়েছে অফারওয়াল সার্ভে রয়েছে সার্ভে এখান থেকে আরও সার্ভে রয়েছে তো এগুলো অপশন আপনাদের জন্য নয় ঠিক আছে আপনারা কোন কোন অপশন থেকে বা কোন কোন সেকশনগুলো থেকে ইনকাম করবেন আমি একটু ক্লিয়ার করে দেই আচ্ছা এটা আমি ক্লোজ করে দিচ্ছি তারপর আর্নে যাওয়ার পরে এইখান থেকে আমাদের নিচে দেখেন ক্লিক টু পেইড আচ্ছা ক্লিক টু পেইডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন উপরে দেখেন অ্যাটেনশন কি লেখা আছে please don't invest in any website whose promise to multiple your money or give you a certain percentage profit daily please do not invest in any Ponzi Ponzi exercise your due আচ্ছা এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যে আপনি এইখানে কোনো সাইটে ইনভেস্ট করবেন না যে সাইটগুলো আপনাকে বলবে যে আমি আপনার অ্যামাউন্টটাকে ডবল করে দিব প্রতিদিন আপনাকে ডবল প্রফিট দিব এমন কোনো সাইটে আপনি ইনকাম করবেন না এর জন্য যদি করেন তাহলে ফুলস্টেপে কোনো প্রকার মানে রেসপন্সিবিলিটি নিবে না ঠিক আছে কারণ এইখানে ফুসেট পেজে যারা অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা অ্যাড দেখানোর জন্য এই সাতশি দিয়ে থাকে বা বিটকয়েন দিয়ে থাকে বা বিটিসি দিয়ে থাকে তারা সাধারণত তাদের ওয়েবসাইট মার্কেটিংয়ের জন্য করে থাকে ঠিক আছে তো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা কোনো প্রকার ইনভেস্ট করবেন না আমরা উইথাউট ইনভেস্ট কোনো প্রকার ইনভেস্ট ছাড়া এখান থেকে কীভাবে ইনকাম করতে হয় সেটা দেখব ক্লিয়ার ওকে দেন এইখানে আমাদেরকে বলছে বেশ কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে বলছে ভিজিট অ্যাড থ্রি সাতাশি আমরা এই অ্যাডটা যদি ভিজিট করি তাহলে আমরা তিন সাতাশি পাবো যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন টাইম রিমেনিং এখানে দেখেন রিমেনিং টাইমটা কমতেছে তেরো সেকেন্ড এইভাবে টাইমটা কিন্তু কাউন্টার হয়ে কমে আসতেছে ঠিক আছে এইভাবে যখন টাইমটা একেবারে জিরো হয়ে যাবে আপনার সামনে এইখানে একটা ক্যাপচা চলে আসবে বা ইচ ক্যাপচা চলে আসবে সেই ক্যাপচাটা আপনাকে ভেরিফাই করতে হবে আই এম হিউম্যান এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলছে এরোপ্লেন এরোপ্লেনে ক্লিক করবো আমরা aeroplane okay then verify okay get credit get credit click করলে এই সাইটটা তো ওপেন নিউ ট্যাবে ওপেন হবে আমরা এটা ক্লোজ করে দেব এবং দেখব যে আমাদের এইখানে ড্যাশবোর্ডে চলে আসবো এবং এখানে যদি আমরা রিলোড দেই হ্যাঁ রিলোড দিয়ে রিলোড দিলে দেখবেন এখানে আমাদের এই যে দেখেন বেড়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা আবার যদি এখানে একটা দেখি তাহলে এটা কতক্ষণ দেখতে হবে সাত সেকেন্ডের জন্য দেখতে হবে তাহলে আমরা যদি ভিউ দেই ভিউ দিলে এই অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন হবে সাত সেকেন্ড আমাদেরকে এখানে ওয়েট করতে হবে হ্যাঁ বা অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখতে হবে দেখলে আমরা দুই সাতোশি পাবো ওকে এখানে বলছে aeroplane aeroplane by get credit আচ্ছা নিউ ট্যাব ক্লোজ করে দিলাম ওকে আমরা আবার ড্যাশবোর্ডে যাই রিলোড দেই দেখেন এখানে আমাদের এই দেখেন সাঁত্রিশ হয়ে গেছে আচ্ছা তারপর আবার যদি এখানে বলতে এক দিবে ঠিক আছে তো এইভাবে আপনারা বাকি অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতে পারবেন বাট আপনাদের এইখানে প্রথম পর্যায়ে অ্যাকাউন্ট তৈরি করার পর একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনারা অ্যাকাউন্ট তৈরির পর এই আর্নে ক্লিক করার পরে এই যে পেইড টু ক্লিকে যখন ক্লিক করবেন তখন এইখানে আপনাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট শো করবে না কারণ হচ্ছে কি যে আপনাকে এটার ফুসেট ফুসেটের শর্ত হচ্ছে যে এইখানে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখে ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে পার মান্থ কোনো না কোনো সাইট থেকে ইনকাম আনতে হবে তো এটা আপনি খুব সহজেই অ্যানাবেল করতে পারবেন কীভাবে অ্যানাবেল করবেন আমি সেই নিয়মটাও দেখাবো খুব সহজেই আপনি একদিনের ভিতরেই অ্যানাবেল করতে পারবেন ঠিক আছে তো এটা গেল হচ্ছে পেইড টু ক্লিক এটা সরাসরি আমাদের কিন্তু ড্যাশবোর্ডে অ্যাড হচ্ছে মানে আমাদের এটা একটা ওয়ালেট ঠিক আছে যেমন পেওনিয়র হ্যাঁ তারপর হচ্ছে বেজ হ্যাঁ তারপরে হচ্ছে পেপাল যেমন একটা ওয়ালেট তেমন ক্রিপ্টোকারেন্সি স্টোর করে রাখা বা ক্রিপ্টোকারেন্সি জমা রাখার জন্য যে ওয়ালেটগুলো ইউজ করা হয় তার মধ্যে ফুলসেপ্টো একটি ওয়ালেট যেখানে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি এই যে ক্রিপ্টোকারেন্সিগুলো লিস্ট করা রয়েছে এই এই ক্রিপ্টোকারেন্সিগুলো আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন বোঝা গেছে তাহলে আমরা এইখান থেকে যদি ক্লিক টু পেজ থেকে ইনকাম করি তাহলে আমাদের সরাসরি আমাদের ওয়ালেটে যোগ হচ্ছে বাট আমরা যখন ফুলসেট লিস্ট থেকে ইনকাম করব বা ফুলসেট লিস্ট বা ফুলসেট ওয়েবসাইটগুলো থেকে আমাদের ইনকামগুলো জেনারেট করব তখন আমাদের কিছু ডিরেক্টলি এখানে আসবে না আমাদেরকে আগে ইনকাম করতে হবে তারপর ওইখান থেকে উইথড্র নিয়ে এইখানে আনতে হবে এখন বলা যেতে পারে যে ভাইয়া এই বিটকয়েনের অ্যাড্রেস বা ডিপোজিট অ্যাড্রেস কোনটা ইথেরিয়ামের ডিপোজিট অ্যাড্রেস কোনটা ডগি কয়েনের ডিপোজিট অ্যাড্রেস কোনটা আমরা এখানে টাকাটা আনবো কিভাবে বা ঢোকাবো কিভাবে যদি এখান থেকে আমি ইনকাম না করি সিম্পলি আমি আপনাদের সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি কোনো টেনশন নাই তো আমরা এখন সেট থেকে ইনকাম করব আমরা জাস্ট এইখান থেকে সেট লিস্ট আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করতেছি আচ্ছা নিউ ট্যাবে ওপেন করার পরে দেখেন এইখানে আপনাদের উপরে কয়েন লিস্ট দেওয়া আছে যেমন Bitcoin Dogecoin Litecoin Bitcoin cash আপনি কোন কয়েনটা আর্ন করতে চাচ্ছেন কোন কয়েনটা আপনি ইনকাম করবেন তো আমি যদি এখান থেকে লাইট কয়েন সিলেক্ট করি হ্যাঁ আমি যদি এখান থেকে লাইট কয়েন সিলেক্ট করি তাহলে আমাদেরকে এই যে এইখানে নিচে যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলো এইখান থেকে আপনি লাইট কয়েন ইনকাম করতে পারবেন আচ্ছা ওকে তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আমরা এখান থেকে লাইট কয়েন ইনকাম করতেছি তো প্রথমে লিস্ট দেখেন অ্যামাজন বার্থডে স্পেশাল ওকে এটা না FaucetPay every two minute এই যে দেখেন FaucetPay every two minute প্রতি দুই মিনিট অন্তর অন্তর আপনি এখান থেকে লাইক পয়েন্ট নিতে পারবেন তো আমরা যদি ডান দিকে ভিউ ভিউয়ে ক্লিক করি তাহলে একটা নতুন ট্যাব ওপেন হবে নতুন ট্যাব ওপেন হওয়ার পরে এইখানে আমাদেরকে একটা নতুন ওয়েবসাইট নিয়ে চলে আসবে ওকে তো এই সাইটটা একটু লোড হোক আমাদেরকে এখানে কি বলতেছে রেজিস্টার করতে বলতেছে হ্যাঁ তো আপনারা চাইলে রেজিস্টার করতে পারেন বাট আমি একটা ইজি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যে ওয়েবসাইটে রেজিস্টার ছাড়া ইনকাম হয় হ্যাঁ আপনারা এগুলো রেজিস্টার করে করবেন কি বলছে Amazon feature now different coin আচ্ছা আমি এখান থেকে দেখি একটু ভিউ ওকে এখানে কি বলছে claim fifty Litecoin every second ঠিক আছে প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ডে আপনি এখান থেকে পঞ্চাশ লাইট কয়েন ক্লাইম করতে পারবেন কিভাবে এইখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এইখানে দেখেন Litecoin address site okay আচ্ছা এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাড করতে বলবে আপনারা এগুলো অ্যাড করবেন না জাস্ট আচ্ছা এখানে যদি দেখেন যে কোনো প্রকার অ্যাড্রেস দেওয়ার অপশন নেই যেমন এখানে কোনো অ্যাড্রেস দেওয়ার অপশন নেই তো এখান থেকে আমরা এটা ক্লোজ করে দেব আচ্ছা কি বলছে best no timer faucet our coin আচ্ছা এখান থেকে আমরা একটা ভিউ করে দিই ভিউ করে দেখি এখানে কি বলছে আচ্ছা ক্রাইম ফ্রি ওকে এই ওয়েবসাইটটা একটু আমরা দেখি okay light coin doge coin আচ্ছা এখানে লিস্ট দিয়ে দিয়েছে কোন কোন কয়েনগুলো আপনারা ক্লাইম করতে পারবেন আচ্ছা উপরে আমরা এইখান থেকে ক্লাইম লাইট কয়েন সিলেক্ট করব ক্লাইম লাইট কয়েন সিলেক্ট করার পর এইখানে আমাদের একটা নতুন ট্যাবে নিয়ে আসবে এই যে এইখানে দেখেন এইখানে দেখেন এলটিসি চল্লিশ থেকে পাঁচ হাজার সাতাশি আপনি পাবেন ঠিক আছে পাইতে পারেন এখানে আপনাকে সর্বপ্রথম আগে আপনাকে এলটিসি অ্যাড্রেসটি দিতে হবে ঠিক আছে তো এখানে এলটিসি অ্যাড্রেসটি কীভাবে দিবেন এটা ক্লোজ করে দিচ্ছি আমি এটা দেওয়াই আছে আমার আগে থেকে এই অ্যাড্রেসটা কোথায় পাবেন এই অ্যাড্রেসটা আপনার দিতে হবে হচ্ছে ফুসের পে থেকে কিভাবে পাবেন এটা এই দেখেন এই লাইট কয়েনের ডিপোজিট অ্যাড্রেস রয়েছে কোথায় পাবেন এই যে উপরে দেখেন মেনুতে দেওয়া আছে ডিপোজিট ডিপোজিটে যাবেন ডিপোজিটে যাওয়ার পরে এইখান থেকে যে লাইট কয়েন যে এলটিসি এর যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা কপি করবেন ক্লিক করলে কপি হয়ে যাবে ঠিক আছে সেটাকে আপনি এখানে কপি করে নিয়ে আসে আপনি এখানে এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে just I am a not a রোবটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গেট রেওয়ার্ড ওকে গেট রেওয়ার্ডে ক্লিক করার পর এখানে সাইটটা একটু লোড নিবে কি বলছে required faucet pay light coin address to claim okay সব ঠিক আছে কি বলছে we are lock for multi multiple claim try again in five minute আচ্ছা আমাদের পাঁচ মিনিট পরে আমাদের আমাদেরকে আবার ক্লাইম করতে বলছে ঠিক আছে তো আমরা এটাকে চেঞ্জ করব আমরা ডগি কয়েনটা একটু ট্রাই করে দেখি ডগি কয়েন ওকে ডগি কয়েনে যাই আচ্ছা ডগি কয়েনে গেলে আমাদেরকে ডগি কয়েনের অ্যাড্রেস নিতে হবে এখান থেকে আমাদের আমাকে চলে যেতে হবে হচ্ছে ডগি কয়েন এই যে ডগি কয়েনের অ্যাড্রেস কপি করলাম কপি করার পরে এখান থেকে ডগি কয়েন ফুসাইট নিচে চলে আসতে হবে ওকে এখান থেকে আমাদেরকে ডগি কয়েন অ্যাড্রেসটি পেস্ট করে দিব তারপর I am not a robot then get reward আচ্ছা কি বলছে এখানে দেখেন এই যে এত doge coin was send to you on faucet pay dot I এখন আমাদের ফুসেট পে ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের ইউজার ড্যাশবোর্ডে যাব এখন এইখানে আমাদের যে দেখব যে এইখানে আমাদের ডগি কয়েন আসছে কিনা এই যে দেখেন ডগি কয়েন অ্যাড হয়ে গেছে আসছে ডগি কয়েন কিন্তু আমার জিরো জিরো ছিল এখানে একুশ হাজার ডগি কয়েন আসছে দেখেন এইখানে এইখানে সাইডে রিসিভ ফ্রম এর নিচে হিস্টরি ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারবেন best no timer doge coin set এখান থেকে আমি এত ডগি কয়েন পাইছি এরকম আপনারা প্রতি পাঁচ মিনিট পর পর এখান থেকে ডগি কয়েন ক্লাইম করতে পারবেন শুধুমাত্র অ্যাড্রেসটি দিবেন এবং জাস্ট ক্যাপচার ভেরিফাই করবেন এবং ডগি কয়েন চলে আসবে ঠিক আছে তো এরকম যখন আপনারা পাঁচটা থেকে দশটা পেমেন্ট নেবেন তখন আপনার এইখানে এই যে এইখানে এই যে এই যে ক্লিক টু পেজ টু ক্লিকে এইখানে অ্যাডভার্টাইজমেন্ট দিবে ঠিক আছে এইখানেও অ্যাডভার্টাইজমেন্ট শো করবে আপনারা চাইলে এই ওয়ালেট থেকেও অ্যাডভার্টাইজমেন্ট দেখার মাধ্যমে ইনকাম করতে পারেন আর এই ওয়েবসাইটটাতে আনলিমিটেড ইনকাম করতে পারবেন ঠিক আছে প্রতি পাঁচ মিনিট পর পর ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে ডগি কয়েন তারপরে আসতেছে হচ্ছে ইথোরিয়াম হ্যাঁ তারপর ডিগি বাইট ফুসেট আচ্ছা আমরা একটা ডিগি বাইট ক্লাইম করে দেখি হ্যাঁ ডিগি বাইট ক্লাইম করতে গেলে আমাদের ডিপোজিটে যেতে হবে ওকে ডিপোজিটে গেলাম ডিপোজিটে যাওয়ার পরে ডিগি বাইটের অ্যাড্রেসটা নিব আমরা digi byte digi byte address copy করলাম কপি করার পরে এখানে সাইডে আসলাম সাইডে আসার পরে এইখানে এইখানে আমাদেরকে ডিগি বাইটের অ্যাড্রেসটি পেস্ট করতে হবে পেস্ট করার পরে আই এম নট এর ক্লিক করব দেন গেট রেওয়ার্ডে ক্লিক করব হ্যাঁ তারপরে নিচে দেখব হচ্ছে এই যে দেখেন আমাদেরকে এত সাতশি সেন্টু আচ্ছা দেখি আমরা এখন আমাদের এখানে চলে আসছি না ইউজার ড্যাশবোর্ডটা একটু ওপেন করি ওকে তো দেখেন আমাদের এখানে ডিগি বাইট কোথায় এই যে ডিগি বাইট চলে আসছে হ্যাঁ তাহলে ডিগি বাইট আমাদের এখানে অ্যাড হয়ে গেছে ওকে এই যে দেখেন ডিগিবাইট ফুসেট এখান থেকে আমরা পেমেন্ট পাইছি যে তারিখ সহকারে দেওয়া আছে ঠিক আছে এখন <clears throat> এখন মনে করেন এক্সাম্পল স্বরূপ আমার এই ট্রন কয়েনটা বেশি আছে ওয়ান পয়েন্ট এটা এটা এত আছে আমার ট্রন কয়েন বাট আমার এই ডিগি কয়েনও এই এতগুলো আছে তো আমি চাচ্ছি না যে আমার এই ডিগি কয়েন বাইট কয়েনটা থাকুক আমরা চাচ্ছি যে বাইট কয়েনটাকে কনভার্ট করে ট্রনে নিয়ে আসুক বা সবগুলা সবগুলো কয়েনকে এক জায়গায় করবো যে কোনো একটা কয়েন যখন করবেন তখন কি হয় তার মানে তাড়াতাড়ি উইড্র দিতে পারবেন আপনি ঠিক আছে যেমন আপনি এখান থেকে যদি উইথড্র অপশনে যান এই যে উইথড্র অপশনে যান উইথড্র অপশনে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে যদি আমি লাইট কয়েন অথবা ট্রন ট্রন দেই যদি আমি তো ট্রনের মিনিমাম উইথড্র আচ্ছা এখানে মিনিমাম উইথড্র কোথায় গেছে আচ্ছা এখান থেকে আমি উইথড্র অ্যাড্রেস সিলেক্ট করে অল দিয়ে দেই আচ্ছা এই যে ইউ উইল রিসিভ যে মিনিমাম মিনিমাম আপনাকে পনেরো টিআরএক্স হইতে হবে আপনি মিনিমাম পনেরো টিআরএক্স যখন আপনার ওয়ালেটে থাকবে তখন আপনি এখান থেকে ট্রানজাকশন করতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা এরকম প্রত্যেকটা কয়েনেরই একটি মিনিমাম উইথড্রল রয়েছে ঠিক আছে তো এরকম আমরা তো মাল্টিপল কয়েন ইনকাম করতেছি তাই না তো আমরা আমাদেরকে প্রত্যেকটা কয়েনের মিনিমাম উইথড্রল লিমিট আনতে আনতে তো আমাদেরকে অনেক কাজ করতে হইতে পারে সেজন্য আমরা এই ডিগি বাইকটাকে কয়েনটাকে কি কনভার্ট করব কনভার্ট করে ট্রনে নিয়ে আসবো কীভাবে করব জাস্ট আপনারা এই উপরের মেনুতে চলে যাবেন ট্রেড ট্রেডে যাওয়ার পরে যে কয়েন সোয়াইপ কয়েন সোয়াইপে চলে যাবেন কয়েন সোয়াইপে চলে যাওয়ার পরে এইখান থেকে রয়েছে কনভার্ট ফ্রম আপনারা কোন কয়েনটা কনভার্ট করবেন এখান থেকে আমরা দেখাই দিব হচ্ছে ডিগি বাইক দেওয়ার পরে এইখান থেকে কত কয়েন করতে চান আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি দিলে সব কয়েন চলে আসবে এখানে আমি কনভার্ট টু কোন কয়েনে নিতে যাচ্ছি এখান থেকে আমি ট্রনে নিব যে ট্রন টিআরএক্স তাহলে আমি যদি এটা কনভার্ট করি তাহলে আমি যে এত টিআরএক্স পাবো zero point zero four nine zero four zero তাহলে মেক এক্সচেঞ্জে যখন আমি ক্লিক করব তখন আমার এইখান থেকে এটা কনভার্ট হয়ে যাবে দেখেন এখানে আমরা যদি ড্যাশবোর্ডে আসি এখন নিজের ড্যাশবোর্ডে তখন আমাদের এইখান থেকে ডিগিবাইটটাকে কেটে নিয়েছে এবং এখানে কয়েনটা বেড়ে গিয়েছে ঠিক আছে এইভাবে আপনারা যে কোনো কয়েন কনভার্ট করে আমি এই ডগি কয়েনটাকে কনভার্ট করব তাহলে আবার এই যে কয়েন সোয়াইপে চলে যাব দেন আবার এইখান থেকে আমি এখান থেকে ডগি কয়েনটা সিলেক্ট করব দেন এখান থেকে কোন কয়েনটা নিব আমি টিআরএক্স নিব টিআরএক্স ওকে আমি এখান থেকে ম্যাক্স তাহলে আমি এখান থেকে যে এত কয়েন টিআরএক্স পাবো এত ডগি কয়েনের বিনিময়ে ওকে মেক এক্সচেঞ্জে ক্লিক করলে আমাদের কয়েনটি কনভার্ট হয়ে যাবে আবার আমরা ড্যাশবোর্ডে চলে আসি দেখেন এইখানে আমাদের কয়েনের পরিমাণ বেড়ে গেছে এই যে দেখেন কয়েন পরিমাণ বেড়ে গেছে ওকে আপনি চাইলে বিট কয়েনটাকেও কনভার্ট করতে পারবেন সিম্পলি কয়েন সোয়াইপে যাবেন যাওয়ার পরে আমার এই সাঁত্রিশ বিট কয়েনটাকে আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি তারপরে আমি এখান থেকে এটাকে কি করব ট্রনে নিব তো ট্রনে নিলে এখানে খুব বেশি পাবো জিরো পয়েন্ট টু জিরো পাবো একেবারে তো আমি এখান থেকে মেক এক্সচেঞ্জে ক্লিক করতেছি মেক এক্সচেঞ্জে ক্লিক করলে এখানে দেখেন হয়ে গেছে জাস্ট ড্যাশবোর্ডে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে যে দেখেন কয়েন চলে আসছে দেখেন আমাদের এখান থেকে বিট কয়েনটি কেটে নিয়েছে এবং এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আপনি আবার যদি চান যে ট্রন থেকে আমি বিটকয়েনে নিয়ে যাব সেটাও পারবেন কোনো সমস্যা নাই আপনারা জাস্ট কাজ করবেন কিভাবে কাজ করবেন আমি সেটা দেখাচ্ছি এই সাইটগুলোর এই সাইটগুলোতে সবচেয়ে বেশি পেমেন্ট করে হচ্ছে এলবিটিসি ডট টপ হ্যাঁ এই সাইটগুলো বেশি বেশি পেমেন্ট করে হ্যাঁ, আপনারা যদি এভাবে প্রতি মিনিটে মিনিটে নিতে চান তাহলে এইখান থেকে জাস্ট আর্নে যাবেন আর্নে যাবেন ফুসের লিস্টে যাবেন ফুসের লিস্টে গেলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের লিস্ট দেখতে পারবেন সবার উপরে দেখবেন এই যে দেখেন অ্যাড পিটিসি কয়েন পেইউ এই দুইটা রয়েছে ঠিক আছে তো এই সাইটগুলো থেকে কিভাবে ইনকাম করবেন আমি সেগুলো দেখাচ্ছি ভিডিওটা একটু বড় হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ আমি আশা করি এখান থেকে আপনারা পার মান্থ প্রত্যেকটা সাইট থেকে প্রায় পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন প্রত্যেকটা সাইট থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা সাইট থেকে ঠিক আছে শুধুমাত্র ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে এই যে এই সাইটগুলোর অ্যাকাউন্ট ক্রিয়েটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেমন অ্যাড বিটিসি এই সাইটটার কি অ্যাকাউন্ট ক্রিয়েট যে লিঙ্ক দিয়ে করবেন এই লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি সরাসরি এই ওয়েবসাইটগুলোতে চলে যাচ্ছি এই ওয়েবসাইটে গেলে আপনাকে সাইন আপ করতে বলবে হ্যাঁ সাইন আপ করার প্রসেস খুবই সোজা ঠিক আছে এর আগে যেমন আপনারা ফুসেট পেতে সাইন আপ করলেন তেমন সেম ওয়েতে আপনারা এখানেও সাইন আপ করবেন কোনো সমস্যা নেই আচ্ছা আরেকটি বিষয় সেটি হচ্ছে কি ডান দিকে প্রোফাইলে এই প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট সেটিং রয়েছে আচ্ছা অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে আপনারা আপনাদের মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে QR code two F enable two F এগুলো আপনারা করতে পারবেন অ্যানাবেল ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে এগুলো করে নিতে পারেন ওকে আচ্ছা তাহলে আমরা অ্যাডভিটিসে চলে আসি এই অ্যাকাউন্টে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাদের জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে এইখানে সরি সাইন আপ আচ্ছা আচ্ছা এখানে আমার একটা অ্যাকাউন্ট লগ করা আছে আমি এটা কপি করে নিচ্ছি একটি অন্য ব্রাউজারে দেখাচ্ছি পেস্ট অ্যান্ড গো আচ্ছা তো আপনারা যখন ক্লিক করবেন তখন এরকম দেখাবে তো আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলছে ইমেল আপনি যে ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটি তৈরি করতে চান আপনারা সেম ওই ফুসেট পে এর ইমেলটা ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে দেখুন এখানে বলছে পাসওয়ার্ড এইট স্যাম্বল হইতে হবে অবশ্যই ওকে তারপর এখানে রিক্যাপচা বলছে আপনারা এখান থেকে রিক্যাপচা ফিল আপ করে দিবেন দেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনাদের এই যে মেলটি ইউজ করে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই মেল সেই মেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে ঠিক আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি আর সাইন আপ প্রসেস দেখাচ্ছি না আমি সরাসরি আমার অ্যাকাউন্টে সাইন ইন করছি সাইন ইন করে আপনাকে একটু এই সাইটের ইন্টারফেসটা একটু দেখায় দিচ্ছি আচ্ছা তো এইখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন দেখেন এইখানে বাম দিকে দেওয়া আছে আমার এগারোশো পঞ্চাশ সাতাশি রয়েছে এগারোশো পঞ্চাশ সাতাশি আচ্ছা তো এটা আপনারা কিভাবে ইনকাম করবেন জাস্ট বাম দিকে যে আর্ন আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে সার্ফ অ্যাড সার্ফ অ্যাডে ক্লিক করবেন সার্ফ অ্যাডে ক্লিক করলে এখানে আপনাকে একটি ক্যাপচা ফিল করতে দিবে আপনি এখান থেকে ক্যাপচাটা ফিল করবেন এখানে কি বলছে মোটরসাইকেল আপনারা এখান থেকে মোটরসাইকেল সিলেক্ট করবেন ভেরিফাই দিবেন দেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনাকে আচ্ছা এখানে একটা দেখেন এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসছে এখানে বলছে যে price three point five satoshi আপনি পাবেন যদি আপনি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন ওকে আচ্ছা তাহলে আমার আছে হচ্ছে এগারোশো পঞ্চাশ সাতাশি তাহলে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখব কি হবে জাস্ট বাম দিকে ওপেন অপশন রয়েছে আমরা ওপেনে ক্লিক করব এবং দেখবেন যে আপনাদের আগের ট্যাবে যদি দেখেন কাউন্টডাউন হচ্ছে যে এগারো দশ হ্যাঁ তো সেম ওয়েতে এখানে কাউন্টডাউন হচ্ছে এবং একটা নতুন ট্যাব ওপেন হবে কিন্তু ঠিক আছে ওই ট্যাবটা আপনারা ক্লোজ করবেন না ক্লোজ করলে টাউন এই টাইমের যে কাউন্টডাউনটা রয়েছে এটা কিন্তু থামে যাবে আচ্ছা দেখেন এখানে বলছে you earn three point five satoshi okay দেখুন এখানে দেখেন আমার থ্রি পয়েন্ট ফাইভ শতাংশে কিন্তু কি অ্যাড হয়ে গেছে পঞ্চাশ থেকে চুয়ান্ন হয়েছে ঠিক আছে এখন এইখানে আমাকে আমার আর এখন দেখানোর মতন কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই ঠিক আছে আপনারা করবেন আমি এখানে ট্রাই করেছিলাম আমি বেশ কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি ঠিক আছে বিধায় আমার এখানে আর বর্তমানে অ্যাডভার্টাইজমেন্ট নাই আর একটি কথা অবশ্যই মনে রাখবেন এই ওয়েবসাইটে হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ বা লিমিট থাকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে যেমন আপনি যদি প্রতিদিন এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখেন প্রতিদিন আপনি এখানে দেড়শো থেকে দুইশো সাতশো ইনকাম করতে পারবেন মনে করেন সকালে দেখলেন আপনি রাত্রে একবারে দেখবেন ঠিক আছে দুই টাইম দেখলে আপনার এখানে মিনিমাম তিনশো থেকে চারশো সাতশো ইনকাম হবে পার ডে ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ভিউয়ের মাধ্যমে তারপর হচ্ছে এইখানে দেখেন ভিডিও অ্যাড ভিডিও অ্যাডে ক্লিক করলে এখানে বলছে যে আমার এখানে ভিডিও অ্যাড নাই বর্তমানে নাই বাট আমি দেখে শেষ করে ফেলছি আচ্ছা তারপরে এইখানে নেক্সট এইভাবে আপনার অ্যাড দেখবেন অ্যাড দেখে দেখে এখানে সাতোশি ইনকাম করবেন কত সাতোশি হলে এখান থেকে উইড্রো দিতে পারবেন এখানে তিন হাজার সাতোশি হলে আপনি এই সাতোশিটা আপনার সুসেট পে ওয়ালেট অ্যাড্রেসে নিতে পারবেন কিভাবে নেবেন জাস্ট আমি আপনাকে প্রসেসটা দেখাই দিই উইড্রোতে যাবেন উইড্রোতে যাওয়ার পরে ইউনিটি উইড্রো দেওয়া আছে উইড্রোতে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে সুসেট পে হ্যাঁ ফুসেট পেতে এখানে আপনাকে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে কীভাবে অ্যাড্রেসটা অ্যাড করবেন এইখানে সিম্পলি আমার এখানে অ্যাড্রেসটা অ্যাড আছে আপনারা জাস্ট এখানে চেঞ্জ লেখা থাকবে যে চেঞ্জে ক্লিক করলে আপনাকে এখানে অ্যাড্রেসটি অ্যাড করতে বলবে ঠিক আছে তো আপনারা এই অ্যাড্রেসটা কোথায় পাবেন ফুসেট পের এই ফুসেট পেতে যাবেন যাওয়ার পরে এই যে ডিপোজিট অপশনে চলে যাবেন ডিপোজিট অপশনে চলে যাওয়ার পরে এইখান থেকে আপনি যে বিটকয়েন বা বিটিসির যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা কপি করবেন ক্লিক করে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিবেন তারপর আমরা যদি এখানে withdraw to faucet pay withdraw to express crypto express crypto একটি ওয়ালেটের নাম পেয়ার পেয়ার একটি ওয়ালেটের নাম টু বিটিসি অ্যাড্রেস ডিরেক্টলি আপনি যদি কোনো বিটিসি অ্যাড্রেস নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন ঠিক আছে অথবা অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতে পারেন বা আপনার কোনো নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে সেটাকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট শো এর মাধ্যমে আপনার ব্যালেন্সটাকে ইউজ করতে পারেন দেখেন এখান থেকে আমি উইথড্র করেছিলাম হ্যাঁ উইথড্র করেছিলাম এই যে ফুসেট পে এই তিন হাজার পয়েন্টগুলো করে আমি উইথড্র আটত্রিশশো পয়েন্ট তিন হাজার পয়েন্ট উইথড্র করেছিলাম এগুলোর হিস্ট্রি এখানে রয়েছে আচ্ছা আমি যদি সিম্পলি এখানে উইথড্র তো ফুসেট পে দেই তাহলে কি দেখাবে ইউরোর দেখাবে কারণ হচ্ছে কি আমার তিন হাজার সাতাশি এখনো হয়নি আমার অ্যাকাউন্টে যখন আমার অ্যাকাউন্টে তিন হাজার সাতাশি থাকবে তখন আমি এখান থেকে উইথড্র করতে পারবো সিম্পলি এইভাবে আপনারা খুব সহজেই অ্যাডভার্টাইজমেন্ট দেখার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন এটা গেল একটা ওয়েবসাইট আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এখানকার রেফারেল সিস্টেম এখানে রেফারেল সিস্টেম রয়েছে রেফারেল সিস্টেম হচ্ছে এই যে রেফার রেফারেল লিঙ্ক এখানে এই রেফারেল লিঙ্ক যদি কেউ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঠিক আছে তাহলে তার পাঁচ পার্সেন্ট কমিশন বা তার ইনকামের পাঁচ পার্সেন্ট কমিশন বা টেন পার্সেন্ট রেফারেল ইনকাম আপনারা পাবেন বা কোম্পানি আপনাকে কমিশন দিবে তার অ্যাকাউন্ট থেকে কেটে দিবে না তার সে যে ইনকাম করবে আপনার রেফারে যে সে ইনকাম করতেছে তার জন্য আপনি কিছু কমিশন পাবেন এই ওয়েবসাইট থেকে ওকে তাহলে আমি আমার রেফারেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব আমি যেহেতু আপনাদের এই সাইটটির সাথে পরিচয় করাই দিচ্ছি এবং সুন্দর করে প্রত্যেকটা মেনু অপশনগুলো বুঝাই দিচ্ছি অবশ্যই আপনারা আমার রেফারেল লিঙ্কটা ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ভিডিও ডিসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে দেবো আপনারা সেখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন আচ্ছা নেক্সট যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে coinpayu ডট কম ওকে আমরা তে চলে যাচ্ছি আচ্ছা coinpayu ডট কম এখানেও আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট কাজ করতে হলে আপনাকে একটা সাইন আপ প্রসেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে হ্যাঁ কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এগুলো আমি আবার আর দেখাইতে চাচ্ছি না ঠিক আছে ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে সাইন আপ প্রসেসটা আমি একটু সংক্ষেপে দেখাই দিই আচ্ছা ওয়েবসাইটটাতে একটু প্রবেশ করুক আমি আচ্ছা নেটটা একটু স্লো একটু ওয়েট করতে হবে রিলোড দিয়ে নিই আচ্ছা নেটটা একটু স্লো কারণে ওয়েবসাইটটা লোড হচ্ছে না আমরা আচ্ছা লোড হয়েছে আচ্ছা এইখান থেকে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা সিম্পলি এখান থেকে জয়েন ফ্রিতে ক্লিক করবেন জয়েন ফ্রিতে ক্লিক করার পরে এখানে আপনাকে রেজিস্টার করতে বলবে হ্যাঁ এই যে এখান থেকে রেজিস্টার উপরে ডান দিকে কর্নারে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে এখানে আপনাকে ইউজার নেম দিতে বলবে হ্যাঁ ইউজার নেম দিতে বলবে ইমেল দিতে বলবে user name email password retype password then এই যে আই অ্যাগ্রি টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করবেন এবং এই ক্যাপচাটা ফিল আপ করবেন ঠিক আছে দিয়ে আপনার সাধারণত ইউজার নেমটি আপনাদের নিতে চাবে না সংক্ষেপে কেউ নাম দিবে না দিবেন না বুঝছেন যেমন সুমন হ্যাঁ এরকম সিঙ্গেল নেম কেউ দিবেন না কারণ এখানে হিউজ পরিমাণে ইউজার রয়েছে বা ট্রাফিক রয়েছে এই সুমন নাম দিয়ে আপনাদের নামে ইউজার নেম যদি দেন আমি এক্সাম্পল স্বরূপ সুমন লিখতেছি সুমন লেখার পরে আপনি এখানে স্পেস দিবেন না এখান থেকে একটা সংখ্যা দিয়ে দিবেন হয়তো one nine nine six seven eight এরকম একটা নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে ইউজার নেমটা যেন এরকম হয় ওকে ইমেল অ্যাড্রেসটা খুব সুন্দর করে লিখবেন যেন অ্যাকুরেট হয় পাসওয়ার্ড দিবেন হ্যাঁ এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন ঠিক আছে দেন এইখানে আই এম নট রোবটে উপরে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনার যে মেইলটা ইউজ করছেন সেই মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে বা একটা কোড যাবে সে কোডটা আপনি এখানে বসায় দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাকাউন্টে প্রবেশ করা ঠিক আছে অ্যাকাউন্টে প্রবেশ করবো কীভাবে আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসি ড্যাশবোর্ডে চলে আসার পরে এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে এই কয়েন পেউর ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন মেইন ব্যালেন্স মেইন ব্যালেন্স আমার এখানে নব্বই শতাংশ রয়েছে আচ্ছা এইখান থেকে আপনারা ইনকাম করবো কিভাবে বাম দিকের কর্নারে ভিউ অ্যাড ভিউ অ্যাডে ক্লিক করার পরে এখানে বলছে সার্ভ অ্যাড সার্ভ অ্যাডে ক্লিক করলে আমাদের এখানে কিছু কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা এখানে কি বলছে বত্রিশটার ভিতর দুইটা দেখছি আমি হ্যাঁ তাহলে আমাকে এই এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো ওপেন হবে ওপেন আমি যদি অ্যাডভার্টাইজমেন্টে দেখি তাহলে আমরা টু পয়েন্ট ফাইভ সাতাশি পাবো এবং অ্যাডভার্টাইজমেন্টটা পঁয়তাল্লিশ সেকেন্ড দেখতে হবে ঠিক আছে আমরা জন্য ক্লিক করি ক্লিক করলে দেখেন এখানে কাউন্টডাউন শুরু হবে আমাকে 45 সেকেন্ড অপেক্ষা করতে হবে 45 সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের এই ব্যালেন্সটা আমাদের মেইন ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করতেছি আপনার প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে করবেন আমি আশা করি অ্যাডবিডিসি ফুসেট পে হ্যাঁ অ্যাডবিডিসি টপ তারপর হচ্ছে কয়েন পেইউ হ্যাঁ এরকম আরো অনেক সাইট রয়েছে হ্যাঁ এগুলো ট্রাস্টেড সাইট দীর্ঘ দশ বছর এগারো বছর থেকে এগুলো পেমেন্ট করে আসতেছে কোনো প্রকার সমস্যা ছাড়াই হ্যাঁ বাট একটু আমাদের কষ্ট করে প্রতিদিনের একটু নিয়মিত টাস্ক যেমন আমাদের প্রতিদিন খাওয়া করতে হয় তেমন এইখানে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে তাহলে একটা ভালো পরিমাণের প্রফিট আপনি পাবেন দেখেন এই যে you have earn two point five satoshi এখন আমি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গেলে দেখেন এখানে তিরানব্বই হয়ে গেছে তো এইভাবে আপনারা সিম্পলি এই অ্যাডভার্টাইজমেন্টগুলো হ্যাঁ ভিউ অ্যাডগুলো ভিউ অ্যাডে ক্লিক করে সার্ভ অ্যাডে যাবেন সার্ভ অ্যাডে গেলে এইখান থেকে আপনি এই অ্যাডভার্টাইজমেন্টে দেখছেন এটা আর দেখতে পারবেন না ওকে দেখবেন নিচে দেখেন window ad what is window ad আমরা এই উইন্ডো অ্যাড একটা অ্যাড একটা দেখি তো উইন্ডো অ্যাড হচ্ছে পনেরোটা রয়েছে আপনার এখানে এই একটা যদি দেখেন দশ সেকেন্ড এর জন্য আপনার ওয়ান পয়েন্ট সিক্স সাতোশি পাবেন আমরা এটা ক্লিক করলে এই নতুন একটা ট্যাব ওপেন হবে হ্যাঁ ট্যাব ওপেন হওয়ার পরে আমাদেরকে এই ট্যাবটার ভিতরে থাকতে হবে না থাকলে আমরা ইনকামটা পাবো না এই যে দেখেন এখানে একটা প্রোগ্রেস বার যাচ্ছে উপর দিকে এই যে দেখেন একটা প্রোগ্রেস বার যাচ্ছে এই বারটা কমপ্লিট হওয়ার পরে প্রোগ্রেস বারটা কমপ্লিট হইলেই আপনি আপনার কাঙ্ক্ষিত সাতোশিটি পেয়ে যাবেন ঠিক আছে হয়ে গেছে আপনি দেখেন এইখানে আপনার এই যে দেখেন ওয়ান পয়েন্ট সিক্স সাতাশি আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে গেছেন তারপরে এই ট্যাবটা ক্লোজ করে দেবেন বাট আপনাকে ওই ট্যাবে থাকতে হবে কিন্তু সার্ফ অ্যাডের ক্ষেত্রে আপনি ওই ট্যাবে না থাকলেও চলবে কিন্তু উইন্ডো অ্যাডের ক্ষেত্রে আপনাকে ওই ট্যাবটাতে থাকতে হবে যেমন এই ট্যাবটা যদি আমি ওপেন করি ঠিক আছে আমাকে এই ট্যাবটাতে থাকতে হবে ঠিক আছে এই ট্যাবটা ওপেন রাখতে হবে এই ট্যাবের ভিতরে থাকতে হবে দশ সেকেন্ড ঠিক আছে তো দেখেন এখানে একটা প্রোগ্রেস বার যাচ্ছে আচ্ছা এটা এটা কমপ্লিট হওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত আমাদের সাতশিটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে অটোমেটিক আমাদেরকে কিছুই করতে হবে না okay just complete okay finish মাঝে মাঝে এরকম আপনাদের একটা ক্যাপচা ফিল করতে বলবে আপনারা একটা ক্যাপচাটা ফিল করে দেবেন motorcycle okay motor cycle click করে দিলেন এখানে motorcycle cycle then verify okay complete just এটা ক্লোজ করে দিবেন দেখেন এখানে আর্ন করছেন আপনি এখানে ড্যাশবোর্ডে গেলে আপনার ব্যালেন্স দেখবেন যোগ হয়ে গেছে আচ্ছা তারপর ভিউ অ্যাডে যাব তারপর ভিডিও অ্যাড ভিডিও অ্যাডে গেলে আপনারা কিছু কিছু ভিডিও পাবেন যেগুলো আপনারা এই যে এখানে 60 সেকেন্ড দেখতে হবে হ্যাঁ 60 সেকেন্ড দেখলে আপনাদের এখান থেকে 1.8 শতাংশ পাবেন আমি একটা ভিডিও অ্যাড দেখার নিয়ম দেখাই দেই ঠিক আছে তারপর বাকিগুলো আপনারা বাসা পড়বেন আশা করি তো আমি যদি এটা যদি দেখতে চাই আচ্ছা আমি 30 সেকেন্ডের একটা দেখাচ্ছি 30 সেকেন্ড দেখতে হবে এটা হ্যাঁ তো এটা হচ্ছে আমি ক্লিক করব ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে হ্যাঁ নতুন ট্যাব ওপেন হলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনাকে কি করতে হবে এই ভিডিওটা এখান থেকে যে প্লে করতে হবে ক্লিক করতে হবে যে এখানে যে ইউটিউবের যে আইকনটা রয়েছে এর উপর ক্লিক করতে করলেই আপনার এখানে ভিডিওটা প্লে হয়ে যাবে প্লে হয়ে যাওয়ার পর নিচে দেখেন এই যে দেখেন টাইমটা কিন্তু কমতেছে হ্যাঁ এই টাইমটা কিন্তু জিরো না হওয়া পর্যন্ত আমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে বোঝা গেছে আমাদেরকে এই ভিডিওটা প্রপারলি কমপ্লিটলি দেখতে হবে ঠিক আছে তো 30 সেকেন্ড হয়ে যাক 30 সেকেন্ড হলেই আচ্ছা যখন দেখবেন আপনাদের এই টাইমটা আটকায় গেছে তখন আপনারা কি করবেন এখানে একবার ক্লিক করবেন টাইমটার উপরে টাইমটার উপর ক্লিক করলে টাইমটা আবার কাউন্টডাউন হওয়া শুরু করবে মানে ওখান থেকে কন্টিনিউ হওয়া শুরু করবে ঠিক আছে তো আর তেরো সেকেন্ড বারো সেকেন্ড দেখতে হবে তো আমরা ভিডিওটা দেখে নেই আচ্ছা ভিডিওটা দেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে <clears throat> এখানে একটা ভিজিট ওয়েবসাইট নামে অপশন আসবে দেখেন এই যে ভিজিট ওয়েবসাইট হ্যাঁ তো আমরা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে একটা নতুন উইন্ডোতে নিয়ে যাবে আমাদেরকে আমরা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করছি আচ্ছা এরকম এই তার ওয়েবসাইটটাতে নিয়ে গেছে আমাদেরকে আচ্ছা আমাদের কাজটি শেষ দেখেন এইখানে আপনারা আর্ন করে ফেলছেন এই যে দেখেন one point two satoshi earn আপনাদের ব্যালেন্সে দেখেন ড্যাশবোর্ডে দেখেন এখানে যোগ হয়ে গেছে ঠিক আছে ওকে দেন এইভাবে আপনারা ভিডিও অ্যাডগুলো দেখবেন ঠিক আছে আচ্ছা আরেকটি বিষয় সেটি হচ্ছে কি এখানেও রেফারেল কমিশন রয়েছে হ্যাঁ সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েটে যাবেন অ্যাফিলিয়েটে যাওয়ার পরে প্রোমো মেটেরিয়ালসে যাবেন এখানে গেলে আপনার একটা লিঙ্ক পাবেন আপনার অ্যাকাউন্টের এই লিঙ্কটা দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে তার ইনকামের ফাইভ পার্সেন্ট কমিশন সে পাবে অবশ্যই আপনারা আমার রেফারেল লিঙ্ক ইউজ করবেন প্রথমে তারপরে আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন হ্যাঁ আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন তারাও ইনকাম করবে আপনারাও ইনকাম করবেন তারা ইনকাম করবে আপনিও বেনিফিটেড হবেন হ্যাঁ আমি যেহেতু আপনাদের এই ওয়েবসাইটটার সামনে পরিচয় করাই দিচ্ছি ওয়েবসাইটটা সুন্দর করে বুঝাই দিচ্ছি সেহেতু সবাই আমার রেফারেল কোডটা বা রেফারেল লিঙ্কটা ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি ভিডিও ডিসক্রিপশনে এই সাইটের রেফারেল লিঙ্কটাও দিয়ে দিব আমি আমার ভিডিও ডিসক্রিপশনে টোটাল তিনটা সাইটের লিংক দিব একটা হচ্ছে ফুসেট পে আর একটা হচ্ছে কয়েন পে ইউ আর একটা হচ্ছে কি অ্যাড বিটিসি এই তিনটা ওয়েবসাইটের রেফার লিংক দিয়ে দিব বা জয়েন লিংক দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে হ্যাঁ জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে টোটাল আজকে আমাদের ভিডিও আর আরেকটা বিষয় সেটি হচ্ছে কি এখান থেকে উইথড্র করবেন কিভাবে উইথড্র প্রসেস খুবই সোজা জাস্ট আপনাকে ড্যাশবোর্ডে চলে আসতে হবে ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে উইথড্রো উইথড্রোতে ক্লিক করবেন উইথড্রো এই এখান থেকে উইথড্রো কোথায় পাবেন দেখেন এখান থেকে আপনি এগুলো তে উইথড্রো করতে পারবেন ঠিক আছে যেমন dash coin tether faucet pay bit coin পেয়ারে নিতে পারবেন পেয়ারে এক ডলার হলে আপনি পেয়ারে নিতে পারবেন মানে মিনিমাম এক হাজার সাতাশি হ্যাঁ এক হাজার সাতাশি হলেই আপনি পেয়ারে নিতে পারবেন ডগি কয়েন হ্যাঁ মিনিমাম বারোশো সাতাশি হলেই আপনি ডগি কয়েন নিতে পারবেন ট্রন হ্যাঁ মিনিমাম এক হাজার সাতাশি হলেই আপনি ট্রন নিতে পারবেন তারপর কি লাইট কয়েন লাইট কয়েন এক হাজার সাতাশি হলেই আপনি লাইট কয়েন নিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে কি এখন এইখানে দেখেন এই যে ফুসেট পে এক হাজার সাতাশি হলেই আপনি ফুসেট পেতে নিতে পারবেন আপনি যেটাতে নিতে চান যদি আপনি ফুসেট পে এটা হচ্ছে বিটিসি দেখেন ফুসেট পে বিটিসি আপনি যদি এখানে অ্যাড্রেসটা এটা যদি সিলেক্ট করতে চান তাহলে আপনি এখানে ফুসেট পেয়ের বিটিসি অ্যাড্রেস দিতে হবে তাহলে ফুসেট পেয়ের বিটিসি অ্যাড্রেস কোথায় পাবো ফুসেট পেটে চলে যাওয়ার পরে এই ডিপোজিটে যাব ডিপোজিটে গেলে এই যে ফুসেট পেয়ের যে বিটিসি অ্যাড্রেসটা রয়েছে আমাদেরকে এই অ্যাড্রেসটা দিতে হবে আর এইখানে যদি বলে লাইট কয়েন তাহলে লাইট কয়েনের অ্যাড্রেস কোথায় ফুসেট পেয়েতে যাওয়ার পরে এই যে দেখেন লাইট কয়েন অ্যাড্রেস রয়েছে লাইট কয়েন অ্যাড্রেসটা দিলেও হবে অথবা আপনাদের অন্য কোনো ওয়ালেট যদি থাকে তাহলে সে ওয়ালেটের লাইট কয়েনের অ্যাড্রেসটি দিলেও হবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর কয়েকটি ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব যেগুলো থেকে আপনারা খুব সহজেই ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে পারবেন এবং খুব সহজেই উইথড্র করতে পারবেন এবং এর পরের ভিডিওতে আমি এই উইথড্র প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা উইথড্র করে এই বিটকয়েনগুলো বা ক্রিপ্টোকারেন্সিগুলো আপনাদের মোবাইলে নিয়ে আসবেন ঠিক আছে আপনারা ইনকাম করতে থাকুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে থাকুন নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা এখান থেকে টাকাটা একেবারে আপনাদের মোবাইল ফোনে বা আপনাদের বিকাশ নগদ ডাচ বাংলা ব্যাংক যেখানে ইচ্ছা সেখানে নিয়ে নেওয়ার যে সিস্টেমটা রয়েছে আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব এবং কিভাবে নেবেন সেটা আমি দিয়ে দেব ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে যেন তারাও এই সাইটগুলোর সাথে পরিচয় পরিচিত হতে পারে এবং ইনকাম করতে পারে আর সর্বোপরি আরেকটি বিষয় সেটি হচ্ছে কি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ